আর আর এহাম লই আর আর মা ইজ্জত বাঁচাইবার জন্যে বদলা লইবার জন্যে আর আর হক আরা ফাইমনে আর আর আর ফারাম মাদে অনারা আরা ফারাম মা যার ফারাত তেতে যাইবার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু অল রোহিঙ্গিয়া স্কলারের মুফির মুরব্বীসকল ফাঁজিয়া দুষ্টিসকল বেগুনরে সালাম আর দোয়া আর ই হুজির খেমতে আর খানোর বুতরে যেহেতু রোহিঙ্গিয়াসকল দুঃখত পেরেশানিতে আস যে হন জাগাত যে হন দুনিয়ার মাঝে আল্লাহ বেগুনরে হার মুশকিলাত মুশকিলাতরে আসাঙ্গুরি দুঃখ আর আর রোহিঙ্গা কমর মাস্টর হইতে আলেম হইতে তুজ্জার হইতে জোয়ান হইতে ফাফিলিক হইতে বেগুনরে আদলের দা হক চিনি পাল্লা তৌফিক দো আমিন আর বিল আলমিন আয় অনার বাই দিরিস নন্দা হালিস আয় বাফি বাফিয়ারে স আর আর এহাম লই আর আর মা বোনের ইজ্জত বাঁচাইবার জন্যে বদলা লইবার জন্যে আর আর হক আরা ফাইমনে আর আর আর ফারাম দে অনারা আর ফারাম মাদ আদার ফারাত তেতে যাইবার জন্যে মগে হজ্জা তুয়ার টুয়রে হজ্জা তুয়ার মি অনলাইনত যোৱা পছ ৰুচ লৈ চীনা লৈ কেহালত বন্ধু বান্ধৱ বৰমা লৈ সন্ধিলা দুষ্টি চ আৰু তাৰা বুদ্ধিত যিবা আছিয়ান আছে আছিয়ান ইবাইয়ে সনকান হতা সন নে মাতে নে চ শত বৰ খেলা চইবা ইণ্ডিয়া ঐতি এছিয়াৰ মাজে ইতাৰা বুদ্ধি চ মিলিয়াৰে দিয়ান চুপাৰ তাগত ৰুচ এদা চীনা হেৰে বুটৰে কোৰিয়া এটেমি কুরিয়াইও তইলে ইন্ডিয়াইও আরও যেদুন নাকি বুদ্ধির দেশ আছে হিতারাইও এখেলা এবার তু জিতনের দা বাসনের দা হক লন হ দিয়ান হে না আসানোর সাথে ন হে না আসানোর সাথে নইব আগো বন্যত হই হইতে ভারে এবার জড়িয়া তিন নম্বর লড়াই শুরু হবো গাঁড়াইবার লাদ্দা তদ্দে বাঁচাইব মানুষ গাঁড়াইবার লা পর্যন্ত ইনসানত তু কিশোর দা hettur mouka hettur টাইম ওক্ত নথাকিব হেন্দিল্লাকান সামর্যারে বর্মারে মগরে মারণ বর্মারে মারণ বর্মারে মারণ মগরে মারণ বর্মা মগলৈ দিনু হলে লড়াই গরম সিনারে মারণ হিবা পুরা বাংলাদেশে করুক ইউরোপ আমেরিকাই করুক আরা পুরা মুসলমানের তরফত্তু করুক হিয়ান ইশারা হিন্দিল্লা আফসোস সাত হচ্ছে নমিলে চালি চাইছেগেন যে আলেম চাহ ইবাহি যে হতাগুণ হয়ে আর আর মলে আলেম হাবে সকলরে মাষ্টৰক সকলরে কমরে বেশ কথা হওয়া নগরে হম সতা সম হতার মাজে আদল এদ্দা হক না হক গলত এদ্দা সই বেগুন আই যা গুই গুরু হয়ে গুরু হয়ে বেগুলা ফাক্কার তাহলে আর তু তিন নাম সিস হমস হমত যে যে পাটি গর নগৰ যে যাৰে যে তঞ্জিম খদৰ যিবাত জাতটো যাৰে লাহে তঞ্জিমৰ চাঁপ দ মদত দ জেং কৰিবা গজ্য হিম বেগুন গলটিম মাজা আছি আৰা আৰা শতকৰা সত্যৰ গান আছি আং গলটিম মাজা আছি যাৰ বতে তে চেক কৰিছ আঁৰাতো ফিটানা বাদে উতাৰে গালালি উতাৰ বন্নাই উতাৰ বোনৰ বন্নাই উতাৰ জিয়ৰ বন্নাই উতাৰ বিড়িৰ বন্নাই অপাহাঠিৰ বন্নাই চোৰ ডাহাজ মুনাফে বেইমান বেগুন জাহান নামি ৰোহিংগাৰ বুটৰে উগ্ৰ ফাক্কা মুছলমান ইমানদার মাইনসর হতা মজিন জুবান মজিন মাইনসর এ জেন্দিল্লা তহসা হেড়ে মুরব্বীও আছে হেড়ে আলেমো আছে মাস্টরও আছে কিমতি মানুষও আছে উগ্র বাফি চাইলে রোহিঙ্গা কমর বুতরে রোহিঙ্গার তো রোহিঙ্গা বুঝত দে অনা অনারা রোহিঙ্গারে রোহিঙ্গা বুঝি দে রোহিঙ্গার বুতর উগ্র ইমানদার উদ্দ নাই হতাই এবার তারে চাইলে বেগু মুনাফে বেমান গদ্দার হেন্দিল যার গৈ তৈলে হেন্দিলা মানুষে দেশ পানে হেন্দিলা মানুষে হকুমত পানে হেন্দিলা মানুষের দুয়ার লাই কবুল করে নে যার বসে তেবা হো আরজনের হতা নহইও আর আরজনের হতা হইতে নিজতো গমোয়া ফুরিব তই পাৰ্টি গম সন্নোয়া আর আর লেডার গম উবাই উবাইহরা হলে ইবাইহরা হলে গম্মা মন্তু আবর্তনী গম মানুষ যদি চালিশ লাখ রোহিঙ্গার বুতরে চাল্লিশ লাখ রোহিঙ্গার ভিতরে যদি এহাজার গুয়া যদি গম মানুষ তাই তো হিন আরা দেখিতাম অনারা বেগুনে দেখিতা ফুরা কমে দেখিতা চাল্লিশ লাখ রোহিঙ্গার ভিতরে বলকে আরো বেশ হব চাল্লিশ লাখ ফুনিক দিয়ে গুঁড়াই যা কিনাম হতো কুড়ি বছরের চাল্লিশ লাখ রোহিঙ্গার ভিতরে যদি এক লাখ যদি দা বালা মানুষ তাইলে হেডে ভিতরে মাস্টর থুজার ইঞ্জিনিয়ার উকিল ডাক্তর মলয় মূর্তি হাবেশ জওয়ান কি নাম হতে পাপিলিক হার তক্কাতু অফাদার মানুষ বানা ফন্না হুজিদ মানুষ অফাদারে ন আওয়ামর আওয়ামর ভূতর বেশি তকওয়ালা মানুষ আছে আল্লাহ রেখে আল্লাহ নবী অকল যেদুন আল্লাহ নবী দে ফেড়াই হিনর হালত তুনেকা স থইলে আজ্ঞা অনসাইন চুকির পাহাটিয়ে যদি আরে দেশ দিব আরে রোহিঙ্গা মানি লইব আর আল্লাহ ডোয়ারিদের মুজাখেরা গরের হরাতাল গরের ইন উগ্র তারার হালতর পরে মিরা বর্মারা থব বইতো নজর দে মি অনলাইনত দে বর্মা জবিনরে বাসাত দে গঙ্গুরি বুঝ মি অনলাইন দে মি অনলাইন লেয়ারে অনসাইন চুকির পা দিয়ে লড়াই করে রেড্ডা করতু আর রেড্ডা করতু রোহিঙ্গার বাবুতে হারে বাসার বর্মা জবিনরে বাসার ও রোহিঙ্গা ভাই এন মুরব্বী অকল হতা বুঝো আর আর রোহিঙ্গা ইয়ে জবিন লফেলাই উন্দিয়ান তারা হয়ে পারে হে তো লাউনসাইন যুগের দিয়ে রোহিঙ্গালা ডোবারি দে রোহিঙ্গারা আর বেগুন দিও মানি লইম হক লইম হয় দুনিয়ার তো বল্লত দে তাগত লত দে ও দরে মি অনলাইনর মি অনলাইনরও বাসার দে আর আর তার আর কানতু বর্মাতু জবিন হারা নফাইফান হ্যাঁ হই অংসান চুকির পাঠি জুটত দে হ্যাঁ যদি অনারা আর মাস্টরক কল ইঞ্জিনিয়ার উকিল ডাক্তর প্রফেসারক কল অনারা মাস্টরক কল রোহিঙ্গলা বেশি হাম ঘর আলহামদুলিল্লাহ নিজের বাদ কাই নিজের পয়সালে যে দূর ঘরের মাস্টরক কল আই দিল সাথে সুকুরিয়া করি আর ইজ্জত করি লেকিন অনারা যে দু মাস্টরক কল খমরুজা হামগরর ইয়া নগরর অনারা অনসান যদি পার্টির যদি বড় সাগরত দৈত গিলে বেশি বড় গলতি হব বান্ধাইয়া বলদ গুরুরে যদি রাতে দিনে রাতে দিনে কার হাবাইলে সব ইয়াইবে ওইবার তো দুধ পাইম গুরুই বা বান্ধাইয়া বলি গুরু সুন্দর সিং আছে লাল গুরু সিবারে যদি নাক কল দিয়ে আরে নাফাত ধরি রাতে দিনে হাড়াকের হাবাইলে বালা বালাকের হাবাইলে হানা হাবাইলে সি সিবাইয়ে না ছবি আইব না সি তো দুধ পাইও ইয়াইও বর্মা কমত্তু মক কমত্তু ঠান্ডে মিককে হইয়া মাছ ধরত ঘুরবা বর্মা কমত্তু দা মক কমত্তু বর্মার ঠোর দা মিলিটারির তু আর আর হক দিব সব মানি লইব আর একখান ইজ্জতদার কম হইম ইজ্জতদার মানুষ হইম হ্যাঁ যদি ওনারা মাস্টরক কলে একিন বিশ্বাস গরত দৈত গিলে বাঁধাইয়া বলদ গুরুরে নাফা দিয়ারে বলাইয়ে ফান কিয়ল্লা বলদ দে গুরু ইবা ইবা হতে সবই আইব এবার তো দুধ খাই ভাইজুম বলদ গুরু এদিন সবি আইব নে সিবা এত বলদ গুরু সহদে নবি আইব আর সি বাল্লে আর হন হি বাত্তুখনৰ জনমো ফৈদাই নহব আর হেড দূৰ হ'লে বুজৰ গেলা আৰা আর খানৰ মাজে বেগুন খেতি হলাৰ কিনা সদে দণ্ডলত গুৰু চল জাগা জমিন দে তল্লা মেচালি আন দিলাম দে তইলে এখন আর আর তুই কি করা ফর দিছিস নাই আর কান হতে হয়ে নাই আর আর মলে আলেমক কলরে বাই আইন ধরে মর মুরব্বীক কলরে মলই আলেম হাবেস দিবা ইসালামর সারাক সমাসরের দা ফারার যেহনো ফারাত যেহনো মৌসুম মদারাসার যেহনো যেহন সমাসর যেহন মুজলিসর বালা মানুষ অবাই আইন ও মলে হাবে চক্কল মর বাই আইন মর মুরব্বী অকল নারাজ নয় আজ্ঞা টুয়রে আগি শূন্য দুই আর দমর মাইয়া হুয়াইন হানা ফিনা দিত দাদে হেড়ে হিতারা ইস্তমাল করে তো সব বছর দিয়া হিতারার খুশির হানাই বা বনাইয়ে দে হয় হেন হেন্দিলাক গনা ভাগ কম সীতা রাজ্যা রোহিঙ্গারে মারলে যুযুখন নদাইবা রোহিঙ্গারে মার হই এ দিন ঠুয়র হর সি মগর মলইয়া মগর মূর্তি হাবে সকল সীতারা যদি যা রোহিঙ্গারে মারিবালা বেগুনের আগে আসছি দৈতে গিলে ফেলাইন বানাই দৈতে গিলে প্রোগ্রাম বানাই দৈতে গিলে মাকে মাঝে লট স্পিয়াক মাইক দিয়ারে গাড়ি লইলে ইয়ারে আচ্ছা মুন্ডু এলাং দাও দে মগরে এ তোমারা রোহিঙ্গারে মাইলে রোহিঙ্গা দেন হ খলারে মারলে এ হালাকুম হালাকুমে রে কোলা মানিতে হালাকুম এ হালাকুমরে মারলে যুযুকর না যাইবা তোমার আর আল্লাহ হুরাই নদিব হ্যাঁ হই হই নে ল্যাঙ্গুয়েজ দে তারা যদি আজ কোরআন হাদিস বুদ্ধিছ তোরে যদি কোরআন হাদিসর আল্লাহ নবী ভাইতো আল্লাহরে ভাইতো আল্লাহ নবী ভাইতো কোরআন বুঝিত খেন গাড়ি তো ওইতে মান লাগে সদুন তোর নিজৰ অথনৰ ইনসানর ইনসানে মারি ফিলিয়ে ফিলি পাল্লা আর আর এডে বানা বুদ্ধিস্টা কিন্তু মুসলমান কলমা হরই আদান দই এড়ে তাইনে পারিব হই যে গো কুয়ত আজ্জা পর্যন্ত আজ্জা পর্যন্ত কুয়ত মগর ঠৌরে রাখিয়ে ও ভাই মোর মুরব্বী অকল মলৈ সাহ হাবে সাহ অকল হরে ফতিগর গর আল্লাহ দিলা আলহামদুলিল্লাহ আর আর তু মসজিদ মদারাসা আর কি নাম হদে হাবেস মৌলই অকল কিয়ল্লা বারবার হাবেস মৌলর কিয়ল্লা দেখ দে জিবাত জরিয়া হামইব জিবা অফাদার মানুষ জিবা কিমতি মানুষ সিবারে মনটো দেখা দাদে সিবার মাতা সিবার জুবান সিবার হক হিয়া মনটো দেখা দাদে তল্লা মলে হাবে সকলরে অন্য অন্য মলে আলে সকলো হইয়াইয়ের আই হামিশা লাম্বা ঠান জুড়ি হইয়াইর অনারাত তু ফিলত যা ফুরিব মর বাইয়ান রিফুজির কমিং দে এখন কিয়ল্লা আসি আনুদ্দা হরাই ফেলাই রিফুজির বাইয়ান মা বইন আশ্চর্য তো বেশ মানুষ দেশের তো গেলা দেয় সিদেই হান পর্যন্ত হরে ফেলাইয়ে তো একমত জরিয়া দেশ ট্যাঙ্গুরি ভাইম আচ্ছা লাস্ট কথা আই ফুয়াইং মাদাইর আর আর তুই কি কর চাই আন আর বুঝা আর বাফা ও ভাই আইন নারাজ নয় আর বুঝা আর বাফা গম লাইলেই ক্যাদি আন দিবা দে হতা হদিন গুরুত্ব হবার হক আছে আর দশজনে বুঝিব পাঁচজনে বুঝিব হিয়ান ন এক যেত খতা হইবা হইতে পারে হাতটো কিনি অলিয়া নালাগে জানে দে হার খতার মাঝে সন্মান ফাই দে দা দাম হইব হিয়া নালাগে জানে দে তোমার আর বেগুন হল্লা হাজত আইব এনেকুৱা মানুহ সিহঁত দুশ্মনলিও সিবে একখান হতা সাইড দিয়ে হতাই আন খোমৰ হাতত বৰাবৰ আহিছে সিহঁত লৈ যাব ফুৰিব সিবা মাস্টর মাষ্টৰনে জমিদাৰী আন চাই নাভাৰিবা সিহঁত মানে আই দিয়ে আন লহে দে ন ফুৰা কমৰ হতা সৈতে থৈলে ভাই বাই মোৰ কল আর হনসম তিন ফাট গুড়ি গুরুদ্বারে আর ঘুরি ভারি কুড়ি তিরিশ হাজার রিয়াল ঘুরি মেলা ঘুরি ভারি দারু মেলা ঘুরি ভারি মেলা তালা গুজ্জ আর এক বছর বাদে নইলে বোয়াইন দিয়ে সোনা বিচি ফেলাই নইলে বিরিয়ানি দিয়ে সোনা বিচি খাই ফেলাই নিজের দেশও ন হান্না কুদুম বেহার হাম মেলা সাজি গরি ফসা গুন্দে ফেলি গরিব গন্ডাটাকে ঢুকে বাতর বুককে লাড়ি দিয়ে কেনা গুছি আমি লাখ ফুতি রাইতে দিনে হস্তা গরির এক কাম হাস্যতি সবু সাফে বহুত আগে গাই ইয়া আল্লাহ এবার নতুন নসিব গরক জন্ম নসিব গরক ইয়া ইয়া আর ভিতরে দিলাম মানুষ বেশি আমি লাখ ফুটি রাতে দিনে সস্তা করির পাঁচশোটি মংঘরে বা তোর বুককে লাড়ি দিয়ে কেনা গুছি আম ফরাই গিয়া হে কমে দেশ নহা হে দিলাম মানুষ দুয়াইও কবুল নয় আঙ্কি আর কিয় তাহলে মুই একখান অনারা তিন ফাট ডমর লাশ বুঝই আল্লাহ ইশারা করলে কাফি উগুয়া দেখি আরা তু কেসু মাস্টর খেসু মাস্টর হইলে সুন্দরোয়া ইয়া তবা বা বারোয়া তেরোয়া বাসি বাসি হার তো বাসি বাসি যে জায়গা যে দূর মানুষ আছে সে দূরের দূর মন্ডু বুঝি দং রাশি দং আঁকি আর জেরে জেরে আছে হেন দিল্লা কি নাম হদে বারোয়া তেরোয়া মাস্টর ল মাস্টর অন্য আর হালা ইবা বিয়া ইবা বন্যামাই ইবা হোর ইবার গুচি ইবার উত্তর ইবার দৈন দাখর ইবা ফুকুলর ইবা ফচিংকুলর এই বিয়াক করলে হাত সাগানে কাছে লাগবা বুলি আছে আমত গরমর হিয়া না আর বেশি তবা করছে মুসলমান ইমান বাসন তো মুশকিল আছে আনস দরিয়া আল্লাহ ইয়ারা ওনারা বেগুনরে হেদায়ত গরক মর হইতে হেন্দিল্লা তেরোয়া মাস্টর বাসো আর বারুয়া কুরান মজিন হ দে কুরান মজিন বুঝে দে কুরআন মদিন ইস্তেমালও দে কুরআন মদিন হাফিয়া গড়ে দে আল্লাহ হইদেন দিল্লা আল্লাহ রসুলও হইদেন দিল্লা লেনদেন দিল্লা হেন দিল্লা হেন দিল্লা হয়ও বালা বুঝে হক কথা হ হেন দিল্লা বারোয়া আলেম ল ফুরার কানতো বাঁচি থেরোয়া মাস্টর ল ফসের জনে এনে উগ্গা মারা কিরুয়া মারা মাঝে বলে সোয়াব বিশি বলে হরমলে আলেম অকল আলহামদুলিল্লাহ থইলে অনারা হে ফসেস ফসস্য মানছে জিয়াম ফাইসালা করিবা জিয়াম ভাই চালা করিবা ওরা মুরার দে তুই করি তিরিশ বছর আসস তোর তো আছে কি তোর তো কি লাভ দেহ অনারা তু একবার রোহিঙ্গার ফালিমেন মানা ঘুরিব ফাটি যে দিন দিলা ঘুরিব করক গই একজনের আগে একজন আই আঙ্গুরির আই ওয়াঙ্গুরির আই ফটো তুলির আই এড়ে গিয়ে আই ওড়ে গিয়ে গড়র আলহামদুলিল্লাহ মাস্টরক কলে অনারা মলে আলেন নই বা দিও যে দূর গড়র সুবাহান আল্লাহ